Hello everyone, Assalamu alaikum. Welcome to a brand new video of Tesla Bangladesh with two little kids. One is a big little angel, this little size, okay? And what's her name? Priyanti. So let's ask her. Hello honey, what's your name? My name is Priyanti. My god, her voice, right? her voice is so cute. Yeah. So you're Priyanti, right? Yes. How, how old are you? 5, 10, 12, 7? Does she look like 10? No, just kidding. 5 years old? Yes. 5 years old, sure. Yes. Okay. Do you know how to read ABCs? Yes. Sure. But we'll learn today ABCs with phonics. দেখো আমরা কি লিখছি বলো তো কি লিখেছি A. এই এটা উচ্চারণ করবা A A. B C's ABCs বলো তো ABCs ABC. with বলো with With. phonics phonics বলো তো হুম phonics Phone. Yes. Next. ABCs with phonics right are you ready okay so let's get started She's so cute. yeah she is I'm like. so আমি একবার বলবো প্রাপ্তি একবার বলবে তুমি একবার বলবা Okay. ready okay this is called A A. আবার বলো A. আবার বলো A. and Prapti what is this Which one? Ah. And then we will write in four different types is ah. Ah. This is তাহলে our প্রিয়ন্তি different type. আমরা ক্ল্যাপ দিয়ে দিয়ে বলবো এভাবে ঠিক আছে এই আ বলো A A A A আ আ বলো ক্লাব দাও আ আ এবার পুরোটা একসাথে এই আ আ আ বলো এই আ আ আ গুড হাত আর একটু উপরে উঠো এখানে এই আ এই আ আ আ আ আবার বলো ওকে এটা দেখাও এই আ একসাথে আ আ আ আ আ Let's Read this together. A, A, A, A. A, A, A, A. Good. Hand. পরেরটা হাতে পরেরটা তোমার বি বা বা বা বি বা বা বা গুড বি বা এর পর একটু থেমে যাও বি বা বা বা বি বা বা বা না থামো এরকম বি বা বি বা বা বা বা বা good very good Shikha Sika. Voilà. Sika. Sika kaka. Hmm, she's Clap. smart. Okay. See, Sika kaka. Clap. Clap. Sika kaka. Take us a Sika kaka. And then Dida. Sound cards করা যাবে না Dida. Sorry. Dida. Da da. বলো তো মো D D, D, da, da, da. Baba, you're smart. D, da, da, da. Then we are going to the next one. এবার বলো ই এ এ এ ই এ এ এ clap clap ই এ এ এ দেখছো smart. পারছে সে ই এ এ এ Good. F fa fa fa. If fa fa fa. You see her lip She's position? really smart. Yeah. Unlike you. That's right. F fa. If fa fa fa. Perfect. Very good. Perfect. She's really smart Yeah. and really cute. G ga ga ga. বলো জি গা গা গা বলো তো G ga ga ga. Clapping. Yeah, ga, ga. Clapping. Clapping. এবার বলো এইচ হা হা হা বলো এইচ হা হা হা এইচ হা হা হা আবার বলো এইচ হা হা হা ভেরি গুড তাহলে আমরা এইবিসিজ অ্যান্ড ফোনিক্স একসাথে পড়ছি হ্যাঁ প্রান্তি আই ই e, ই e, ই e. বলো তো আই ই ই ই আবার ক্লাব দিয়ে আই ই ই ই ভেরি গুড অ্যান্ড দেন এটা জয় জে জে বলবে না জয় বলো J J. Good J. J জা জা জা যেই যা যা যা Clapping. ভেরি গুড আবার বলো যেই যা যা যা Cool. এবার বলো খেই খা খা খা খেই খা খা খা এক্সেলেন্ট আবার বলো খেই খা খা খা তুমি তো অনেক স্মার্ট এল্লা লা লা বলো তুমি কেমনে পারতেছো এত কিছু হ্যাঁ এল্লা লা লা হুম তারপর এম্মা মা মা বলো তো এম্মা মা মা ভেরি গুড এবার বলো এন্না না না এন্না না না ক্লাব দাও এন্না না না ও অ অ অ ও অ অ অ হুম এবার বলো ফি ফা ফা ফা পি ফা ফা ফা আবার বলো দুই ঠোঁট মিলিয়ে হুম ফি ফা ফা ফা পি ফা ফা ফা very good then Q Q খা খা খা বলো কিউ খা কিউ খা খা খা তো বস এবার বলো আর র র র আর র র র আবার বলো আর র র র আবার আর র আর র র র এরকম রাউন্ডেড লিপস আর র আর র র র cool এসা সা সা এসা সা আবার বলো এসা সা সা S সা সা বুঝে প্রথমে সা ওরকমই এস সা সা এস সা সা সা I was here to help her but I don't know She doesn't need আপু কাপ একটু শোনাও তো এস সা সা সা এস সা সা সা ভেরি গুড হুম ওকে দেন এটা বলো থি থা টি বলবো না বলবো কি ছি ছি বলো তো ছি ছি গুড এরকম একটা ব্যায়াম করো ঠিক আছে আবার বলো টি টা টা টা টি টা টা টা clapping টা টা আর ক্লাপ দিয়ে বলো টি টা টা টা ইউ আ আ আ বলো ইউ আ আ আ excellent I don't need to help You her. are, are, are. Yeah. I was here to help Viva, her. Viva, va, va. এটা যদিও বাংলা নাই তারপরেও এটা এরকম বলতে হবে হ্যাঁ একদম ঠিক আছে দেখছো lip position right perfect good wow you hire me to help but I don't need it এবার একটা প্রান্তিক খেয়াল রাখো এটা বলবা ডাবল ইউ বলো double U hmm double U double U ওয়া ডাবল ইউ ওয়া ওয়া ওয়া আবার বলো ডাব্লিউ ওয়া ওয়া ওয়া ইয়া ডাব্লিউ ওয়া ডাব্লিউ ওয়া ওয়া ওয়া আবার বলো ডাব্লিউ ওয়া ওয়া আবার বলো ডাব্লিউ ওয়া ওয়া ওয়া হুম এবার এটা কি লিখেছি বলো তো শিখানছি এটা কি লিখেছি স্যার লাইটের জন্য দেখা যাচ্ছে না এক্স রাইট এক্স কে বলবা X A sound with the mouth. হ্যাঁ বলো এক্স এক্স এক্স ঠিক আছে She's X like kiss. adorable, Yeah. isn't she? Y ইয়া ইয়া ইয়া বলো ওয়াই ওয়াই ইয়া ইয়া ইয়া Now we're in the last letter. তোমার আব্বু কোন ইউনিভার্সিটিতে পড়েছে জানো হ্যাঁ কোন ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি হ্যাঁ এই বাচ্চা এরকম না আচ্ছা জেড জা জা জা জেড জেড জা জা জা জেড জা জা জা finally on the last one কই যাব আম্মা কই যাব home okay so dear viewers you see, this is the first সে আজকে ভিজিট করতে এসছে আজকেই আমরা দেখতে চাইছি সে ফোনিক সহ এই বিসিস পারে কিনা এবং বাংলাদেশে একমাত্র আমরাই এই ফোনিক সহ এবিসি পড়ে যেটা ইংল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা ইউএসএ সব জায়গায় পড়ানো হয় অ্যাডভান্স কান্ট্রিতে এবং আমাদের এটার উপর একটা বই রয়েছে we have got little angel book so this book this বুক ইজ হার্টস এবং এই বইটার পুরো অডিও করা রয়েছে বিদেশি স্কুলগুলোতে যেভাবে পড়ানো হয় বাচ্চাদেরকে so you can collect the book that to help you all parents এই বইটা দেখেই আসলে পড়াতে পারবেন এবং বাচ্চাদের উচ্চারণ অনেক একদম বাইরের মতো হয়ে যাবে so thanks for watching a video and pray for this level cat তো প্রিয়ান্তে তোমাকে ভয় লেগেছিল আজকে মোটেও না বাবা তো এরম একটা স্যালুট দেয় না okay thank you boss Bye bye. Bye bye. I'm going to take yes. her home with me. No, no, no, no. You're yes. Bye. Take care. Bye. bye.